আমাকে যা পাতি দিয়েছেন নারে দেখবি নারে সাইলে আমার বাবা আমার দেউন্দি চা বাগানের ফিটার বাবু তোমরা কি চা দিছ না কফি দিছ কফি তো ঠান্ডা হয়ে গেছে বাবা কফিটা চেঞ্জ করে দাও বাবা আমরা কফি যেতে চাই কি চাই না আমি বলেছিলাম চা ডেলি দিই ওরা আমার বিরুদ্ধে মামলা করে দিয়েছে আমি গিয়ে চিটগং বলেছি ঢেলে দিলে খাই মানুষ ফেলে দিলে খাই কুকুর যারা আমার ঢেলে দেওয়ার বিরোধিতা করো তোমরা কি কুকুরের খালাতো ভাই নাকি মুরব্বী আব্বা ঠিক আছে দর্শক জাগাবো তার বাপরে বাপরে পুরান চাল বাঁচা পারে মানে। এটা কি কাকে দিয়েছেন আমাকে চাপাতি দিয়েছেন নারে দেখবি নারে সাইলেন আমার বাবা আমার দেউন্দি চা বাগানের ফিটার বাবু তিনি দিয়েছেন আমাকে চা পাতি আপনি এত কাজটা ভালো করেছেন আমার বাড়িতে অনেক লোক আসে বাবা চা পাতিটা এক নম্বর দিয়ে যদি খেদমত করতে পারি সব সোয়াব আপনিই পাবেন আল্লাহ আমার বাবার হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন আমিন কন দোয়া দোয়া দোয়া হ্যাঁ ঠিক আছে আমারই মৌতের নিদান কালে থাকিও নবী গো আমার সামনে মাশাআল্লাহ ঠিক আছে